নাই ভাগ্য পরীক্ষা করার জন্য কি কিসের দাওয়া দিচ্ছে দশ টাকা দিয়ে একটা টিকিট কিনেন এই আগামী এক মাস পরেই অমুক তারিখে এটা কি হবে এটা এটা উন্মোচিত হবে তখন দেখা যাক আপনি দশ লাখ টাকা পান না অন্য কেউ পায় তাইলে আপনি এবার দশ টাকা দিয়ে কি কিনলেন টিকিট কিনলেন এই যে আপনি কাটার সঙ্গে জড়িয়ে গেলেন ডানে বামে রাস্তা চলতে গিয়ে ডানে বামে কাটা এই কাটার সঙ্গে জড়িয়ে গেলেন মদ্যপান করা ঘুষ খাওয়া জুয়া খেলা এটা আর যত রকমের শয়তানি মাপে কম দেয়া মিথ্যা কথা বলা আর সন্ত্রাস করা এই মারামারি করা এই সকল কিছু হলো কাটা জীবন চলতে গিয়ে দুই পাশে এই কাটা আপনার গায়ে লাগবে কিন্তু আপনি কি করবেন যে না কাটার সঙ্গে আপনি জড়াবেন না এইগুলিকে না বলবেন যে এর সঙ্গে আমি জড়াব না বরং আমি আমার জীবন লক্ষ্যে চলে যাব জীবন লক্ষ্য হইল আল্লাহর কাছে চলে যাব মৃত্যুবরণ করব আমি সোজাপথে চলব নামাজ পড়ব আমি হজ করব জাকাত দিব আল্লাহ রাস্তে খরচ করব আমি মিথ্যা কথা বলবো না আমার বাড়িতে ঝগড়া ফাসাদ করব না এই যে ভালো কাজগুলো আপনি করবেন মন্দ কাজ থেকে নিজকে রক্ষা করলেন এটার নাম এটার নাম কি হলো জি তাকোয়া এই তাকোয়া যদি আপনি অর্জন করতে পারেন তাহলে কোরআন আপনার জন্য কি গাইড বুক এই কোরআন এই কোরআন কেমতি দিন আপনার জন্য সুপারিশ করবে আর যদি এটা না করেন আপনি এই কোরআনকে যাই বলবেন কেমতের দিন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম একটা কেইস করবেন কেইস নবী সাল্লাম কি করবেন কথা শুনছেন আপনারা কেইস করবেন কেন তিনি তো সুপারিশ করবেন তিনি কেস করবেন এই কথা শুনছেন কখনো তিনি যে মানুষের জন্য সুপারিশ করবেন না যিনি সুপারিশ করেন যে অ্যাডভোকেট পক্ষে কাজ করে সে আরেকজনের বিপক্ষেও কাজ করে সুন্দর আগামী দিনের প্রত্যাশা ইসলামী এই এসো ইসলামের পথে চলি